আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি এফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আমি আকরামুল হক বন্ধুরা আমি এখন রয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিক শপিং মার্কেট নিউ সুপার মার্কেটের সামনে রেখে বন্ধুরা এই পর্বে আমরা নিউ সুপার মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করব এবং এটা কোথায় অবস্থিত কবে খোলা হয় কি কি পাবেন এখানে সবই বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক নিউ সুপারমার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের উত্তর অংশে অবস্থিত একটি বাণিজ্যিক শপিং মার্কেট এই মার্কেটের অপোজিটে রয়েছে গাউসিয়া মার্কেট এর সাইডে এক সাইডে রয়েছে চাঁদনি চক সাতনি চকের অপোজিটে রয়েছে দানমন্ডি হকার্স বন্ধুরা নিউ মার্কেটের এই এরিয়াটা পুরোটা বাণিজ্যিক শপিং মার্কেটের এরিয়া এখানে ছোট বড় অসংখ্য শপিং মল রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি শপিং মল হচ্ছে এলিফেন্ট রোডের কাছাকাছি এবং গাউসিয়া মার্কেটের পিছন সাইডে Eastern Mallika housing shopping complex এখানে পাইকারি এবং খুচরা বিভিন্ন পণ্য বিক্রি করা হয় তো বন্ধুরা আমরা এই পর্বে ঢাকা নিউ সুপার মার্কেটটা ঘুরে ঘুরে দেখব এর ইতিহাস ঐতিহ্য নিয়ে জানার চেষ্টা করব পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিনের ক্ষমতাকালে উনিশশো সালে সিবিডি কর্তৃক এ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় এর নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এ মার্কেটের স্থাপনের মাধ্যমে ঢাকার আধুনিকায়নের পথে অগ্রসর হয় পুরাতন ঢাকার রিক্সা চলার পথ বা শুরু পায়ে চলার পথে অবস্থিত মার্কেটে কেনাকাটা পরিবারের জন্য স্বস্তিদায়ক নয় পুরাতন ঢাকা অনেক গণবসতি ও গোলযোগপূর্ণ মিস্টার নুরুল আমিনের আধুনিকায়ন প্রকল্প অনেকটাই সীমাবদ্ধ ছিল তাই জনগণের পক্ষ থেকে অনেক প্রতিবাদ করে কেউ কেউ বিশ্বাস করে ঢাকা নিউ মার্কেট ও শাহবাগ হোটেল শুধুমাত্র নুরুল আমিনের পরিবারের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল নিউ মার্কেট এলাকাটি ত্রিভুজ আকৃতির যা তিন দিকে সুউচ্চ মিনারের মতো তোরণ রয়েছে এই মার্কেট মোট চারশো চল্লিশটি দোকান এবং এর মধ্যভাগে একটি ত্রিভুজ আকৃতির লেন আছে এই মার্কেটের মোট আয়তন হচ্ছে পঁয়ত্রিশ একর বা এক লক্ষ চল্লিশ বর্গমিটার পঞ্চাশশো ষাটের দশকে এ স্থানটি কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল নভেলটি একটি আইসক্রিমের দোকান যা যুব সমাজের কাছে খুবই জনপ্রিয় ছিল যা এই স্থানগুলোর মধ্যে অন্যতম ছিল আশির দশকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিউ সুপার মার্কেটের উত্তর অংশে তিনটি ব্লক স্থাপন করা হয় যেমন গৃহস্থালী ব্যবহার্য সামগ্রীর জন্য নিউ সুপার মার্কেট রান্নাঘরের সামগ্রীর জন্য বনলতা বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য চন্দ্রিমা ও গাউসিয়া মার্কেট মুদি মালামালের জন্য ডি ব্লক যাদের প্রত্যেক অংশে হাজারের বেশি দোকান রয়েছে এই মার্কেটের সীমানায় একটি সুন্দর বাগান ছিল যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় এই মসজিদ ভবনের দ্বিতীয় তলা অবস্থিত এবং নিচতলায় ষাটটি নতুন দোকান তৈরি করা হয় নিউ মার্কেটের এই মসজিদকে কেউ কেউ বিমান মসজিদ বলেও ডাকেন রাজধানী ঢাকার সবগুলো মার্কেটকে মোট ষাটটি ভাগে ভাগ করে সাপ্তাহিক বন্ধের দিন ঘোষণা করা হয়েছিল পূর্বে তারই প্রেক্ষিতে নিউ মার্কেট সপ্তাহে একদিন পূর্ণ দিন বন্ধ থাকে নিউ মার্কেট প্রতি সপ্তাহে মঙ্গলবার পূর্ণ দিন বন্ধ থাকে এবং বাকি দিনগুলোতে নিউ মার্কেট সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কেনাকাটার জন্য মানুষের ভিড় লেগেই থাকে কারণ হচ্ছে নিউ মার্কেট এমন একটি জায়গা যেটা মধ্যবিত্তের জন্য সবচেয়ে উপযুক্ত একটি জায়গা কেনাকাটা করার জন্য নিউ মার্কেটের ভিতরে ছাড়াও এর ফুটপাতে রাস্তার সামনে অসংখ্য ছোট বড় দোকান রয়েছে এখানে ভাসমান হকাররা তাদের বিভিন্ন পণ্য সাজিয়ে রাখে এই কারণে মধ্যবিত্তদের পছন্দের শীর্ষে রয়েছে নিউ মার্কেট এবং নিউ মার্কেটে আশপাশের অন্যান্য মার্কেট এবং ফুটপাত এখান থেকে খুব কম দামে বিভিন্ন কাপড় চোপড় গৃহস্থালী পণ্য কেনাকাটা করা যায় প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ নিউ মার্কেট এসে থাকেন কেনাকাটা করার জন্য তো বন্ধুরা আপনারা যদি নিউ মার্কেট আসতে চান আপনারা কিভাবে আসবেন পুরো লোকেশনটা আপনাদেরকে বলে দিই নিউ মার্কেট আজিমপুর থানা আওতাধীন একটি জায়গা আপনারা যদি মিরপুর থেকে আসেন সেক্ষেত্রে মিরপুর থেকে আজিমপুরে অনেক বাস রয়েছে আপনারা সরাসরি আজিমপুর আসার বাসে উঠে নিউ মার্কেট নেমে যেতে পারেন এছাড়াও ঢাকার অন্যান্য অঞ্চল থেকে আপনারা যদি আসতে চান সরাসরি চিএনজি যোগে চলে আসতে পারেন যদি আপনারা বাসে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে এলিফেন রোডে এলিফেন রোড থেকে আপনারা সোজা হেঁটে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে নিউ মার্কেট চলে আসতে পারেন আর যদি রিক্সা আসেন সেক্ষেত্রে আপনাদেরকে বিশ থেকে তিরিশ টাকা খরচ করা লাগবে নিউ মার্কেটের অপোজিটে রয়েছে গাউচিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একটি পাইকারি মার্কেট বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য পাইকাররা এসে এখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কাপড় চোপড় কিনে নিয়ে যায় পাইকারি রেটে এছাড়াও আপনারা যারা খুচরা কিনতে চান আপনারা চাইলেও খুচরা কিনতে পারবেন গাউসিয়া মার্কেট থেকে তবে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস না বললে নয় নিউ মার্কেটের দোকানদাররা প্রতিটা পণ্যের অতিরিক্ত দাম চেয়ে থাকেন এই ক্ষেত্রে আপনাদেরকে দরদাম করে নিতে হবে যারা দরদাম করতে পছন্দ করেন তাদের জন্য নিউ মার্কেটই বেস্ট আমি মনে করি যদি আপনি দরদাম করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারবেন সামর্থ্য এবং সাধ্যের মধ্যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমি যেটা দেখলাম নিউ মার্কেটের দোকানদাররা প্রতিটি পণ্য তিন গুণ দাম চেয়ে থাকেন ক্রেতার কাছে যারা চালাক এবং নিউ মার্কেট সম্পর্কে ভালোই জানেন তারা ঠিকই দরদাম করে নেন তো বন্ধুরা আপনারা যখন নিউ মার্কেট কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন এবং সাপ্তাহে মঙ্গলবার ছাড়া বাকি দিনগুলো থেকে আসার চেষ্টা করবেন তবে আরেকটা জিনিস আপনাদেরকে না বললে নয় নিউ মার্কেট একটি সরকারি মার্কেট এই কারণে সরকারি বিভিন্ন ছুটির দিনগুলোতে নিউ মার্কেট বন্ধ থাকে যেমন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এর মতো বিভিন্ন দিনগুলোতে বন্ধ থাকে তবে শুক্র শনিবার নিউ মার্কেট খোলা থাকে শুক্র শনিবার আপনারা যদি কেনাকাটা করতে আসেন ওই দিন প্রচুর বিল পাবেন তো আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন নিউ মার্কেট থেকে আপনার পছন্দের পণ্যটি কেনাকাটা করবেন অবশ্যই সকাল সকাল আসবেন এবং দরদাম করার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কষ্ট হয় সার্থক তো বন্ধুরা আগামী পর্বে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম